নারীরা যারা বোরকা মেনটেন করে যারা বোরকা পরে যারা হেজাব মেনটেন করে নেকাব মেনটেন করে তারা এই বোরকা পরেও জাহান নামে যাবে যদি তারা ছয়টি নিয়ম না মানে জোরে বলেন কয়টি নিয়ম ছয়টি নিয়ম যদি কোনো নারী বোরকা পরার পরেও না মানে সে হবে কনফার্ম জাহান্নামি ঠিক কিনা বলেন আল্লাহ তালা হাবিবের মাধ্যমে জানিয়েছেন নবী করিম সাল আলিহি ওয়াসাল্লাম বলেছেন যেই নারী নিজের রূপকে ঢেকে রাখে নিজের রূপকে পর পুরুষের সামনে শো করে না প্রদর্শন করে না তাকে অমহাতালা নিজেই ভালোবাসেন পড়ে তবে নারীরা বোরকা পড়লেই হবে ছয়টা নিয়ম মানতে হবে এক স্টে ইনডোর্স স্টে ইনডোর্স শুধুমাত্র বোরকা পড়লেই হবে না ঘরে অবস্থান করতে হবে কোনো প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া যাবে না এখন দেখবেন অনেক নারীরা কাজ থাকলেও বাসার থেকে বের হয় কাজ না থাকলেও দেখবেন ঢ্যাং ঢ্যাং ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়ায় এরকম মেয়ে আসনা নাই وقرن في بيوتكن ولا তাবাররজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ তাআলা বলছেন হে নারীরা তোমরা ঘরে অবস্থান করো জাহিলি যুগের নারীর মতো তোমাদের স্বভাব আর চরিত্র হওয়া যাবে না চিল্লাই কোন ঠিক কিনা ঘরে থাকতে হবে এক নম্বর শুধু বোরকা পড়লেই হবে না কোনো প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে নারীরা বের হবে প্রয়োজন থাকলে সেটা ভিন্ন ব্যাপার কিংবা কোথাও ঘুরতে যাবেন স্বামীর সঙ্গে দ্যাটস ডিফারেন্ট বাট কিছু কিছু মেয়ে দেখবেন সকালেও বের হয় বিকালেও বের হয় রাত বারোটার সময় ঘুরে বেড়ায় বলে যে কেন বাহিরে এসেছ বলে জানি না বলে কেন জানো না বলে তাও জানি না এরকম মেয়ে আছে না নাই তাহলে ঘরে থাকার দরকারটা আছে না নাই this is the first rules number two নারীরা বোরকা পড়লেই হবে না নারীদেরকে they have to avoid the free mixing কিছু কিছু মেয়ে দেখবেন বোরকাও পরে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে বোরকাওয়ালি মেয়েরা পুরুষদের সঙ্গে সুন্দর করে গায়ে গা হাতে হাত মিলিয়ে চলতে থাকে কি এই বোরকার কি দাম আছে আল্লাহর কাছে শো অফ এটা কি অফ শো অফ কিছু কিছু মেয়ে তো ভাই বোরকাটা পরেই পার্কে গিয়ে প্রেম করার জন্য এটা ঠিক না শুধু বোরকা পড়লেই হবে না you have to avoid the free mixing কোনো নারী যদি চেহারা ঢাকে হাত ঢাকে মুখ ঢাকে চোখ ঢাকে আর সেই নারী যদি পুরুষদের সঙ্গে অবাধে চলামেশা করে আল্লাহর কসম এই পর্দার দাম আল্লাহর কাছে চানা পয়সা হতে পারে না সেই মিক্সটি অ্যাভয়েড করতে হবে কারণ আল্লাহ তালা বলেছেন বাইশ পাড়াতে আল্লাহ তালা বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহ লিউদ হিবা আংকুমুর রিদসা আহলাল বাইত ওয়াই তহেরকুম তথিরা আল্লাহ তালা বলেছেন আমি পর্দা কেন দিয়েছি আল্লাহ বলছেন আমি পর্দা দিয়েছি এই জন্য যাতে নারীরা পুত পবিত্র থাকতে পারে এখন যে কোনো নারী পর্দায় থেকে ফ্রি মিক্সিংয়ে ঘুরে বেড়ায় সে কি আসলে পবিত্র আর থাকতে পারবে দুই নম্বর রুলস যে নারীরা ফ্রি মিক্সিংকে অ্যাভয়েড করবে তবেই তার বোরকার মূল্য বাড়াই দিবে একজন তিনি কে number three they have to protect their voice from গায়ের মাহরাম মেয়ে কিছু কিছু মেয়ে আছে দেখবেন বোরকাও পড়ে হেজাবও পড়ে আর রাতের বেলা আসলেই হ্যালো জান কি করো আছে না নাই কিন্তু সেই মেয়েটা কিন্তু খুব ভালো বোরখাও পরে হাত মোজাও পরে কিন্তু রাত আসলে হ্যালো হ্যালো জান জান করে এই বোরখা কিন্তু দাম আল্লাহর কাছে আছে নাই এটা আপনাকে বুঝতে হবে আপনার যে ভয়েস এটা হচ্ছে পর্দার অন্তর্ভুক্ত আর কিছু কিছু মেয়ে আছে দেখবেন এই ভয়েসটা স্বামীর সামনে যখন যায় কই থেকে আসছো কি করে বেড়াও কাজকাম নাই স্বামীর সঙ্গে এই ব্যবহার আর যখন দেবর সাহেব কল দেয় কি খবর ভুলেই তো গেছিল আমাকে ঠিক কিনা বলেন ভাইরা আমার আপনার কণ্ঠ আপনার জন্য পর্দা যদি এটাকে বিউটিফাই করে প্রেজেন্ট করতে চান স্বামীর সামনে করতে হবে কোন পরপুরুষের সামনে করা যাবে না আল্লাহ মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুক না আমি নাম্বার ফোর যদি কোন নারী বোরকা পরে বোরকা পরলেই শুধু হবে না তাকে তার চোখটা হেফাজত করতে হবে অনেক মেয়ে আজকাল বোরকাও পরে আর বোরকার তল দিয়ে ঘুরিয়া ঘুরিয়া থাকে কোনটা সুন্দর আছে দেখি টাকা এটা ঠিক না বোন আপনি নারী হয়েছেন মানে আপনাকে কোনো পুরুষের দিকে লালসার চোখে তাকানো যাবে না যেমনভাবে নারী তাকাবে না তেমনভাবে পুরুষও তাকাতে পারবে তাকাতে পারবে না আয়াত তো আছে ওয়াকুলিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম পুরুষ যখন কোন নারীর দিকে চোখ পড়বে চোখকে চোখে চোখ থাকবে না নেমে যাবে কথা কম থাকবে না নেমে যাবে চোখ নামিয়ে ফেলবে পুরুষরা নারীরাও সেই কোনো পুরুষের দিকে লালসার চোখে তাকানো হালাল না হারা আল্লাহ মা বোনদের এই চোখটাকে হেফাজত করার তৌফিক দান করুন সকলে পড়া আমি নাম্বার ফাইভ এই তো শেষের দিকে আমরা চলে এসেছি পাঁচ নাম্বার নারীরা শুধু বোরকা পড়লেই হবে না সফরের ক্ষেত্রে যে নিয়মটা ইসলাম দিয়েছে এটা মানার দরকার আছে না নাই নারীরা যখন দূরে কোথাও ভ্রমণে যাবে তারা গায়ের মাহরাম পুরুষ নয় একজন মাহরাম পুরুষের সঙ্গে সফর করবে কোনো নারীর জন্য মাহরাম পুরুষ ছাড়া সফর করা ঠিক নয় জায়েজ নয় এই জন্য নারী শুধু বোরকা পড়লেও হবে না সফরের ক্ষেত্রে মাহরাম পুরুষকে নিয়ে সফর করার দরকারটা আছে না নাই আচ্ছা, পাঁচটা লাস্ট এটা লাস্ট এরপরে আমরা ফুল ওয়াশ করবো ইনশা সেটি হচ্ছে নারীরা দেখবেন আজকাল সুন্দর বোরকাও পরে এমন একটা পারফিউম মেখে বের হয় ওই চোদ্দ মাইল দূর থেকে পুরুষটা দৌড় দিয়ে চলে আসে কন আয়া হ্যাঁ আছে না রায় এটা নারীরা বাজে উদ্দেশ্যে করে হ্যাঁ সুগন্ধি ভালো কিন্তু নারীর মতলব খারাপ সে চায় আমার দিকে একটু তাকা একটু একটু তাকা বোনটা বুঝলো না যতবার যুবকটা তার দিকে বাজে চোখে তাকাবে ততবার জেনার গুণা তার আমল নামায় লেখা হবে হ্যাপি বলেছেন যেই স্ত্রী বা যেই নারী পারফিউম মেখে ঘর থেকে বের হয় এবং তার সুগন্ধি দেখে যে যুবকটা তার প্রতি আকর্ষিত হয় অ্যাট্রাক্টিভ হয় প্রত্যেকটা পুরুষের সঙ্গে জেনা করার গুণা তার আমল নামায় অ্যাড হবে নাউজবিল্লা পড়া আল্লাহ তালা মা বোনদেরকে এই ছয়টি নিয়ম মেনে চলার তৌফিক দান করুক সকলেই পড়ে আমি একটা কথা বললাম বোনদের জন্য বোনেরা I am your well wisher I am not your enemy আমি আপনার শত্রু না আমি আপনার কল্যাণ চাই খারাপ চাই না ঠিক কিনা কিছু কিছু বোন বোঝে না বিরুদ্ধে গেলেই মনে করো হুজুর আমার বিপক্ষের লোক না আমরা ওয়াজ করি কোরআন থেকে এটা কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে পক্ষের লোক তো আগেই খুশি আর বিপক্ষের লোক আরও খুশি হবে এই জন্য যে সে সঠিক রাস্তা খুঁজে পেয়েছে আল্লাহ তালা আমার মা বোনদেরকে কথাগুলো মেনে বুঝে আমল করার তৌফিক দান করুক সকলেই জোরে সরে পড়া আমের